যাবি কারায় আইরে ছুটে ডাক্তারছে বাবা কেমনে পড়িব তোমার মালা যাবি কারাই আইরে সুটে ডাকতেছে বাবা কেমনে পড়িব তোমার মালা বাবা কেমনে পড়িব তোমার মালা চৈত্র মাসে ওরস আসে আমার বাবার দরবারে চরম তুলি দিয়া বাবায় আসে কনের মন চৈত্র মাসে ওরস আসে আমার বাবার দরবারে তুলি দিয়া বাবায় আসে কনের বাবা স্বপনে আসিয়া ধ্যানে আমায় ডাকিলা ও বাবা স্বপনে আসিয়া ধ্যানে কেমনে পড়িব তোমার মালা বাবা কেমনে পড়িব তোমার মালা যত আশা ছিল সব ছবিলাম তোমারে চরণ ধুলি দিও বাবা এ অভাগার কপালে মনের যত আশা ছিল সব ছবিলাম তোমারে চরণ ধুলি দিও বাবা এ অভাগার কপালে ছবি বাবা তোমার নাম নিশি রাইতে আকেলা ছবি বাবা তোমার নাম নিশি রাইতে কেমনে পড়িব তোমার মালা বাবা কেমনে পড়িব তোমার মালা দুঃখ গুলা মনে মনে বইছি একেলা যাবি কারায় আইর ছুটে ডাকতাছে বাবা কেমনে পড়িব তোমার মালা বাবা কেমনে পড়িব তোমার মালা বাবা